আসসালামু আলাইকুম অনেকদিন পর বড় ভাই গেমিং আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো মক স্টোরের যে ইভেন্ট চলতেছে তিনটা ইমোট আর তিনটা ড্রেস আপ তো আমরা ড্রেস আপের দিকে খেলনা করে আমরা তো আর বিবেচ প্লেয়ার না যে আমাদেরকে দিয়ে দিবে গাড়ি না তো আমাদের আজকে বক্সার আর দ্য সিগনাল এই দুটো ইমোট নিয়ে জন্য আসছিলাম তো ছোট্ট একটি ইন্টোর মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যাক Hang him from the yard. ইন্টোর পরেই চলে আসলাম আমরা ভিডিওতে আর দেখতে পাচ্ছেন নতুন ক্যারেক্টারটা আচ্ছা, আচ্ছা, আচ্ছা, নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে তো বেশি কথা না বলে আমরা আমাদের ইভেন্টে চলে যাই তো আমি এখানে দেখা যাচ্ছে তিনটা ইমোট এই ইমোটটা ভাই কেউ নেবেন না আর এই ইমোটটা নিতে পারেন একটা সিগনাল ইমোট আর এই বক্সার ইমোটটা হ্যাঁ আমরা সেট করে নিলাম তো স্পিন করব আমরা নয় ডায়মন্ডের স্পিন তো নয় ডায়মন্ডের স্পিন আমরা মেরে দিয়েছি প্রথমেই আমরা কি পেয়ে যাই হ্যাঁ আমাদেরকে তো নয় ডায়মন্ডে কখনই দিবে না গাড়ি না কারণ আমাদেরকে জানে গাড়ি না কাদের থেকে কে ভেবে নিয়ে নেওয়া যায় তো আমি সেকেন্ড স্পিনে একটা গান বক্স পেলাম উনি ডায়মন্ডের স্পিনে এখন উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন তো আমি ক্যারেক্টারটা চেঞ্জ করে নিলাম তো আবারও চলে আসলাম ইভেন্টের ভিতরে এখন উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিনে কি আমাদেরকে দিয়ে দিবে না না না এখন দিলে তো গাড়ি না লস তো আমাদের অ্যাকাউন্টে এখনও দুই হাজার ডায়মন্ড আছে দেখা যাক কি হয় একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনও মারা শেষ এখন একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন আমরা প্রথম ইমোটটা পেয়ে গেলাম বক্সার তো চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে আমাদের লাস্টের ইমোটটা নেওয়া নেওয়া লাগলো দ্য সিগনাল তো এখন আমাদের কাছে ডায়মন্ড আছে তেরোশো বারো আর গাইস আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে আপনারা ডায়মন্ড কিনতে পারবেন তো ডায়মন্ড কেনার জন্য আমাদের ডেসক্রিপশন বক্স চেক করবেন আমাদের ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর অবভিয়াসলি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা সবাই নক করবেন যার যা লাগবে এবং অল্প দামে আমরা বিক্রি করছি ডায়মন্ড ধন্যবাদ সবাইকে আর সবাই ইউআইডি e কমেন্ট করবেন প্লিজ আর সাবস্ক্রাইব করবেন আমাদেরকে পাশে বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন প্রথমেই লাল থাকবে তখন লালটাকে টিপ দিয়ে সাদা বানিয়ে দেন আমাদেরকে ভালোবাসা অবিরাম এত দূর পর্যন্ত যারা আমাকে নিয়ে আসছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা আর ভালোবাসা চ্যানেলটি হঠাৎ করে মনে হয় ফিউজ হয়ে গেছে তো সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন